বর্তমানে আমরা উপস্থিত রয়েছি এমন একটি জায়গা যেটা তোমরা সবাই ভালোভাবেই জানো এই জায়গাটা কিন্তু সবারই প্রিয় এটা হচ্ছে আমাদের দাঁতনের সরসংখ্যা দিঘি যা পশ্চিমবঙ্গের বৃহত্তম দীর্ঘতম সব দিক থেকে বড় দিঘি যে দিঘিটার বর্গ কিলোমিটার আমি আপনাদের স্ক্রিনশটটা দিয়ে দেবো এর আয়তন পরিমাপ সব কিছু আমার মুখস্থ নেই তাই আমি বলতে পারছি না বা আমার মাথায় নেই এই মুহূর্তে আসছে না বাট এত বড় যে দিঘি দেখতেই পাচ্ছ কি সুন্দর মানে দিঘিটা এপার থেকে ওপার চারিদিক নারকেল গাছ এবং বিভিন্ন প্রকার গাছ দিয়ে ভর্তি এবং মাঝখানে থই থই করছে জল এই যে মানে সারাদিন যা গরম গেছে ব্যবসা গরম মানে এখানে আসতে যে কুরকুরে একটা শীতল হাওয়া দিচ্ছে না এত জলের মাঝখান থেকে যে ঠান্ডা হাওয়াটা উঠে আসছে গায়ে লাগছে না সারাদিনের ভ্যাপসা গরম এবং পরিশ্রম মানসিক টেনশন ফ্রাস্ট্রেশন যা কিছুই থাকুক না কেন ডিপ্রেশনও যদি থেকে থাকে পুরো ফ্রেশ হয়ে যাবে কিন্তু হ্যাঁ একা তো আর ভাই মাইন্ড ফ্রেশ হয় না বা ডিপ্রেশনও দূর হয় না ফ্রাস্ট্রেশনও দূর হয় না তো সঙ্গে চাই সঙ্গী সঙ্গী মানে এই নয় বান্ধবী গার্লফ্রেন্ড হ্যান ত্যান ভাই বন্ধু হচ্ছে সব থেকে সেরা বন্ধু হচ্ছে জীবনের অঙ্গ বন্ধু না থাকলে জীবন আছে আর বন্ধু না থাকলে সবসময় টেনশনে থাকতে হবে ঘুমের ওষুধ খেতে হবে তো ভালো কথা বলবো হুম বন্ধু যতবারও বাড়িয়ে যাও সবাই বন্ধুকে ভয় পায় বন্ধু সম্পর্কটা এমন জানো যেটা টাকা দিয়ে তুলনা করা যায় না যেটা টাকার মধ্যে আসে না যে সম্পর্কটা মানে কি বলতো রাত বারোটার মধ্যেও যদি কোথাও বিপদে পড়ে থাকো এক করলে কিন্তু বন্ধু হাজির হয়ে যাবে কিন্তু কোনো রিলেটিভ আসবে কিনা সন্দেহ রয়েছে তো এক কথায় বন্ধুর সংজ্ঞা কোনো হয় না বন্ধুর সম্পর্কের কোনো দাম হয় না বন্ধুরা কোনো টাকা পয়সা চেনে না ফেস তুমি কালো আমি ফসরা তুমি উঁচু আমি নিচু তুমি হিন্দু আর তুমি মুসলিম এইসবের ধার ধারে না ওরা একটাই সম্পর্ক জানে একটাই সম্বন্ধ জানে একটাই নাম জানে সেটা হচ্ছে বন্ধু আর সেই বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়ো এখানে ওখানে যেখানে সেখানে এই এরকম সুন্দর সুন্দর জায়গাতে চলে যাও মাইন্ড অটোমেটিক ফ্রেশ হবে হুম আর আমার যেটা আজকের টপিক ছিল যে ফার্স্টেশন কীভাবে দূর করো তো ফার্স্টেশন দূর করার একমাত্র কারণ হচ্ছে তিন চারজন বন্ধু না সুন্দর একটা এরকম ফাঁকা পরিবেশে এরকম গাছপালাযুক্ত মাঠযুক্ত জলযুক্ত পরিবেশে একদম একটা জায়গায় গোল করে বসো হ্যাঁ সঙ্গে দেখুন খারাপ কিছু খেতে বলবো না সামান্য কুরকুরে চিপস হলেই হবে পাঁচ দশ টাকার ব্যাপার ওটাই নিয়ে আসো টুকটুক করে মুখে ফেলতে থাকো গল্প করে মন খুলে কথা বলো তো ফার্স্টেশন ডিপ্রেশন কোথায় থাকে দেখি কোনো কিছু থাকবে না তুমিও ফ্রেশ থাকবে আমিও ফ্রেশ থাকবো পুরো দুনিয়া কিন্তু সুন্দর লাগবে তো সুন্দর জায়গায় যত যাবেন সুন্দর মানুষের সাথে যত মিশবেন সুন্দরভাবে যত কথা বলবেন ততই কিন্তু জীবনটা সুন্দরময় হবে জীবনকে সুখময় করতে কোনো টাকা পয়সা লাগে না কিন্তু লাগে কি নিজের বড় মন যত বড় মন হবে যত মানুষকে আপন করতে পারবেন ততই কিন্তু জীবন আরও সুন্দর থেকে সুন্দরতম হবে তো আমি এখানে এসে এই যে সুন্দর পরিবেশটিকে উপভোগ করছি এবং বন্ধুর সঙ্গে রয়েছে দু চার কথা মনের কথা বলতে পারছি হালকা করতে পারছি এবং আমার বন্ধুরা কিন্তু খুবই সাপোর্টিভ আমার যে কটি বন্ধু রয়েছে আমি বেশি বন্ধু রাখি না যে কটি মানে যেসব বন্ধু রাখবো যে বন্ধুরা প্রকৃত বন্ধু আর যে অনেক বন্ধু আছে যারা সুযোগের সদ্ব্যবহার করে তারপরে কিন্তু আপনি তাদের পাবেন না তো সেই সব বন্ধু থেকে দূরে থাকা অ্যাভয়েড করাই অনেক ভালো সেগুলো আপনি বিপদে পড়লে আপনি বুঝতে পেরে যাবেন যে ওই টাইপের বন্ধু কে কে আপনার তো কোনো অসুবিধা নেই কম থাকলেও কোনো অসুবিধা নেই কিন্তু কথা হচ্ছে যে কজন বন্ধু থাকবে না পারফেক্ট বন্ধু তাদেরকে তাই না তো ভালোবাসা দিলে ভালোবাসা বাড়ে আর সুন্দর সুন্দর জায়গায় আসলে মন তো আপনার ফ্রেশ হবেই হবে এবং আপনার মনে ভালোবাসা যদিও না থাকে অবশ্যই কিন্তু ভালোবাসা আপনি আপ আপনার মধ্যে ভালোবাসা মানে কি বলবো উৎপন্ন হবে তো এই যে দেখুন ভিউটা দেখুন মানে আমি এখন সন্ধ্যা গেছে যদি সানসেটটা হতো তাহলে জায়গাটা কিন্তু আরও দেখতে ভালো লাগতো যখন ওই জঙ্গলের মাঝখান দিয়ে সূর্যটি মানে ডুবে যাবে এবং এই এদিক থেকে ওদিক যে জলের উচ্ছ্বাসটা আসছে হ্যাঁ কীভাবে নারকেল পাতা আস্তে আস্তে করে হিলছে এগুলোকে আপনি যে কোনোভাবে ফুটেজ নিতে পারেন প্রতিটা ফুটেজ কিন্তু সুন্দর আসবে এবং আপনি বাড়িতে বসে স্মৃতির কোনায় দরকার নেই আপনার ইউটিউবে পোস্ট করার দরকার নেই ফেসবুকে পোস্ট করার দরকার নেই কাউকে দেখান আপনি নিজে এই ভিডিওটা যখন পরে যে কোনো দিন যে কোনো সময় খুলে যদি নিজেই দেখবেন নিজের মাইন্ড কখন যে ফ্রেশ হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না তো বন্ধুরা আজকের ব্লগ কিন্তু এইটুকুই ছিল বেশি বড় করবো না কারণ বেশি কথা বা বেশি জ্ঞান সবাই পছন্দ করে না আর আমি এখানে জ্ঞান দিচ্ছি না বন্ধু হিসাবে বন্ধুর কথা মন খুলে বলছি তো আমি কখনো কোনো ব্লগ বলুন বা কোনো যে কোনো ভিডিও করতে গেলে আমি কোনো স্ক্রিপ্ট করি না যা মনে আসে মন খুলে কথা বলি তাই বন্ধু যদি মনে করো এবং পাশে যদি থাকতে চাও কিছু করতে হবে না সুন্দর গিয়ে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে দিন এবং পাশে থাকুন লাইক কমেন্ট ইচ্ছে হলে করুন ভিডিও ভালো লাগলে আরও পাঁচজনের সঙ্গে শেয়ার করেন এটুকুই নমস্কার দেখা হবে পরবর্তী ভিডিওতে